নাই স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মৌলাই স্কুল খুইলাছে গালসরা জমাইছে ভান্ডারি স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মৌলাই স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মৌলাই স্কুল খুইলাছে দিবানা 自由自在